ল্যাম্পোস্টের আলোই হবে আমাদের আড়ি অবাক দৃশ্যে যতটা পথ দাও না পারি বেলা ফোরালে ফিরব না বাড়ি কবির চোখে আজ প্রেমের ছড়াছড়ি যাব না আর উপর ঘাটে যে জলে মায়াময়ী পদ্ম ফুটে আলতো পরশে ডাহুক হাটে যেমন জোনাক পোকারা পাথরে ছুটে যার চোখে প্রেমের বসন্ত আসে না তার সাথে প্রজাপতির নেই লেনা দেনা তবে শতবর্ষীয় প্রেম একবার ডাকুক না আলো আধারে আড়াল হতে দেব না পদ্মায় স্নান করে পবিত্র হব হৃদয় তরঙ্গের অভিমান আরও বাড়াবো মনের ব্যথা ঠিক বাতাসে জোড়াব চাঁদের মমতায় মেঘের আড়ালে হারাব হঠাৎ যেন আকাশটা আজ লাগছে বেশ ফাগুন ঝরা পালকের আছে কি শেষ চোখে রেখায় রেখো কাজল রেশ মুখে যেন লাগে মিষ্টি ঘ্রাণে মাখা কেশ তবে কেন অবেলায় বাঘ হারাও বিসুবিয়াস প্রেমিকের পাতা ওড়াও নিজেকে ভেঙে সত্তার আসনে ফেরাও তবে প্রেমিকা হয়ে এ বুকে জড়াও এ বুকে